মানি মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা অবমাননা কারীরা রক্ষা পাবি না অবমাননা কারীরা রক্ষা পাবি না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের না বিশ্ব নবীর উম্মাতেরা নাও হাতে শামশের খতম করো আবু জাগলের রাতে বুদ্ধি সাগরীর বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির খতম করো আবু জাগলের নাতে বুঝি সাগরি নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না নাস্তিকীদের আস্তানাতে আগুন জ্বালাও না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে নইলে তাদের হবে আজি কবর রচনা নইলে তাদের হবে আজি কবর রচনা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা কারীরা রক্ষা পাবি না কারীরা রক্ষা পাবি না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের না